আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনের হ্যাঙ্গিং প্রবলেম সলভ করতে পারবেন তো অনেকেরই অনেক প্রকার ফোন আছে তবে যখন তার কার্যক্ষমতা ফোনের কার্যক্ষমতা কমে যায় বা ফোনটার বয়স হয়ে যায় অথবা তার প্রসেসর সঠিকভাবে নিতে পারে না সব কিছু তখন ফোনটি হ্যাং করে বিশেষ করে বিভিন্ন অ্যাপস ডাউনলোড দেওয়া রাখলে অথবা জাঙ্ক ফাইল থাকলে তো আজকে ওটাই দেখাবো যে কিভাবে আপনার ফোনের হ্যাঙ্গিং প্রবলেম আপনি সলভ করতে পারবেন তো প্রথমত আপনি সেটিংসে যাবেন সেটিংসে গেলেন সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে একদম নিচে আসবেন নিচে আসবেন দেখেন যে নিচে আছে অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোন থেকে আপনি যাবেন বিল্ড নাম্বার ঠিক আছে আপনি এখান থেকে বিল্ট বিল্ট নাম্বারে আসবেন বিল্ট নাম্বারে আসার পরে এটাকে ট্যাপ করবেন কয়েকবার ঠিক আছে এখানে কয়েকবার এরকম আট নয়বার ট্যাপ করার পর আপনি সিম্পলি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি আসবেন সিস্টেমে ঠিক আছে আপনি সিস্টেমে আসবেন সিস্টেমে আসার পরে ডেভেলপার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ডেভেলপার অপশানটা অফ থাকবে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি একদম নিচে আসবেন ঠিক আছে নিচে আসে হেড আমি দেখাচ্ছি তো নিচে আসে আপনি একটা অপশন অ্যালাউ করে দেবেন এই যে এই অপশনটা অ্যালাউ করে দেবেন অ্যাপস ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এরপরে আপনারা আরেকটু উপরে আসবেন উপরে আসে এখানে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল এটা অফ করে দেবেন তারপরে এখানে ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল অফ করে দেবেন তারপরে উইন্ডো অ্যানিমেশন স্কেল অফ করে দিবেন ঠিক আছে তো মোটামুটি এগুলো সব অফ করে দেওয়ার পরে আপনি এখান থেকে বের হবেন বের হওয়ার ফলে আপনি এখান থেকে অনেকটাই সেভ হ্যাঁ, পাবেন আপনার যে অ্যাপসগুলো আছে এগুলা সহজে আপনার মেমোরিতে আর সেভাবে থাকবে না আনইনস্টল করার পরে কিছু কিছু আমরা আসলে যা করি সব কিছু ডাটাগুলো সংগ্রহ থাকে তো এই জন্য আর কি এটা এরকম মানে যদি করি তাহলে ডাটাগুলো আর সংগ্রহ থাকবে না তখন সেক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম ধরতে পারবে না তো এরপরে আমি দেখাবো যে আপনি যেভাবে আয় করবেন সেটা হলো ডেভেলপার অপশন চালু করার পরে আপনি এটা করলেন তারপরে স্টোরেজ অপশনে যাবেন যাওয়ার পরে ক্রেস ফাইলে যাবেন তো ক্রেস ফাইলে মানে আবার এই সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে গেলেন সেটিংয়ে যাওয়ার পর আপনি যাবেন হলো স্টোরেজে এই যে স্টোরস স্টোর্স থেকে আপনি যাবেন ম্যানেজ স্টোর্স তো এখান থেকে আপনি জাস্ট জাঙ্ক ফাইলগুলা ডিলিট করে নেবেন যেগুলো ফাইল আপনার অপ্রয়োজনীয় আমার এখানে কোনো জাঙ্ক ফাইল নেই আপনাদের এখানে জাঙ্ক ফাইল থাকলে শুধু ক্লিন করে নেবেন এই তাহলে হবে তারপরে আপনি যাবেন অ্যাপস অপশনে যেগুলো আপনি ইউজ করেন না সেগুলো আপনি ডিলেট করে দেবেন আমি সেটিংস থেকেই দেখাচ্ছি আসলে আমি সেটিংস থেকে আর বের হই নাই যেহেতু এখানে সব কিছু আছে অ্যাপস অপশনে গেলেন যাওয়ার পরে এখানে দেখেন যে আমার অ্যাপস অপশনগুলো দেখা দেখাচ্ছে অ্যাপস কতগুলো আছে তো এখান থেকে আপনি অ্যাপসগুলো যেটা ব্যবহার করবেন না সেটা আপনি সিম্পলি এখান থেকে রিমুভ করে দেবেন যেমন যেটা আমি ব্যবহার করব না একটা দেখাই তো এই যে এটা একটা আমি ব্যবহার করব না তো সেক্ষেত্রে আমি ফোর্স স্টপ দিতে পারি অথবা যেটাই হোক আমি ব্যবহার করব না যেটা সেটা আমি স্টপ করে দেব এখান থেকে যদি টেলিগ্রাম না ব্যবহার করি তাহলে আনস্টল করে দেবো তাহলে আমাদের মেমোরি সেভ হবে এবং এখান থেকে আমাদের ফোনটা অনেকটা সেফ থাকবে তারপরে আমি যেটা দেখাবো সেটা হলো নন ইউজ অ্যাপস গেল শুধু এখন আমি দেখাবো ফাইল ম্যানেজার যাব ফাইল ম্যানেজারে গিয়ে এই যে আমি ফাইলসে গেলাম ফাইলস ম্যানেজারে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনার অনেক ফাইলস আছে অনেক অ্যাপস আছে তো অ্যাপস যদি এখানে না থাকে যেখানে আমার অ্যাপসগুলো আছে যদি অ্যাপস ইনস্টল ফাইলস এপিকেএস এটা যদি থাকে তাহলে আপনি আপনারা সিম্পলি কী করবেন এই অ্যাপসগুলো ডিলিট করে দেবেন যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগে না এই অবাঞ্ছিত অ্যাপসগুলো ডিলিট করে দেবেন আর এটা হলো ফোন আর ফোন ফোনের অ্যাপসের এটা অপশন গেল আর একটা অপশন আছে সেটা হলো যে আপনি যদি এখানে ট্রাস্ট থাকে ট্রাস্টগুলো ডিলিট করে দেবেন আর আপনার যদি ফোনে যদি ক্লিন করার জন্য কোনো অপশন থাকে যেমন যে ক্লিন করবেন জাঙ্ক ফাইল যদি থাকে সেগুলো আপনি ক্লিন করে নেবেন এখান থেকে এখান থেকে ক্লিন করে নেবেন বাস ক্লিয়ার দিলেন বাস আপনার একুশ এমবি সেভ হয়ে গেল তো এটাই ছিল আজকের ফোন হ্যাঙ্কিং প্রবলেম সলভ করার একটা বিষয় তো আপনার ফোন আর কখনো হ্যাং করবে না যদি আপনি এই বিষয়গুলো মানেন বা মেনে চলেন তো ভিডিওটি যদি ভালো লাগে like comments share and subscribe করে আমার পাশেই থাকবেন এবং নিত্য নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে এবং টেক রিলেটেড ইনফরমেশন পেতে আমার সাথেই রবেন আল্লাহ হাফিজ